আসসালামাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন আজকে আমার একটি ট্রাস্টেড ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে ট্রাস্টেড ওয়েবসাইটটিতে আপনি সাইন আপ করার সাথে সাথে বাংলাদেশে টাকায় একশো একষট্টি টাকা বোনাস পাচ্ছেন এবং পাশাপাশি সেই বোনাসগুলো আপনি আপনার বিটকয়েন ইউজ করে আপনি আপনার পকেট নিয়ে আসতে পারবেন কীভাবে আপনি এখানে সাইন আপ করবেন এবং আরও কী কী অপরচুনিটি রয়েছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো পুরো ভিডিওটি দেখার জন্য তা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না এখানে আপনি ইন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন যে গ্যাট ওয়ান ওয়ান ওয়ান তার মানে ট্রিপল ওয়ান একশো এগারো কানাডি কানাডিয়ান কারেন্সি যেটি আপনি ফ্রি পাচ্ছেন এবং এখানে রেফার করে পাচ্ছেন প্রায় ফার্স্ট গানানিয়ান কারেন্সির মতো সো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এবং এখানে কিভাবে সাইন আপ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ আর্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন এবং পাশাপাশি এখানে আমার নতুন চ্যানেল ওপেন করা হয়েছে যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে যেখানে ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার যদি ইংলিশ আয়ত্তে থাকে অর্থাৎ ইংলিশ বোঝেন তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন অলরাইট কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে আমি চলে এসেছি এবং এখানে আসার পরে আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে এফিলিয়েট প্রোগ্রামিং করার অপরচুনিটি কেন রয়েছে ক্যালকুলেটার রয়েছে ফ্রিকোয়েন্টলি আক্স পজিশন রয়েছে এরপর আপনার সাপোর্ট টিমে যোগাযোগ করার এখানে অপরচুনিটি রয়েছে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন সো এইখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইমেল এবং আপনি আবার পুনরায় ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন তারপর আপনার পাসওয়ার্ড আবার দিবেন এরপর এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এরপর এখানে বক্সে ক্লিক করবেন দেন রেজিস্ট্রেশনে আপনি ড্যাশবোর্ড পেয়ে যাবেন অর্থাৎ আপনি লগ করবেন লগ করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে সো আমি বলেছিলাম যে এখানে যে গানানিয়ান গানার যে কারেন্সি একশো এগারো কারেন্সি আপনাকে ফ্রি দিবে সেটি আপনি পেলেন কিনা সেটি কনফার্ম কীভাবে হবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এখানে যদি মাই অর্ডার ক্লিক করেন মাই অর্ডার ক্লিক করার পরে আপনি আপনার যে ফ্রি কারেন্সি সেটি পেয়েছেন কিনা এটি কনফার্ম হয়ে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেয়েছি অর্থাৎ অ্যাকাউন্ট করার সাথে সাথে একশো এগারো গানানিয়ান কারেন্সিটা আমি পেয়েছি এখন একশো এগারো এই যে আমি পেয়েছি সেটি কীভাবে বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন সেটি আমি দেখাচ্ছি সো আপনি যদি গুগলে যান যে গানাইয়ান কেডি একুয়েলস সমান কত হবে অর্থাৎ ওয়ান গানাইয়ান কেডি সমান চোদ্দো দশমিক সেভেন জিরো বাংলাদেশি টাকায় যদি একশো এগারো হয় তাহলে প্রায় একশো একশো একশো একষট্টি টাকার মতো পড়ে তার মানে আপনি এই বোনাসটি ফ্রি পাচ্ছেন দ্যাট ইজ দ্য যেটি অত্যন্ত সহজ অর্থাৎ সাইন আপ বোনাস আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছেন সো আমি সরাসরি আপনাদেরকে শেয়ার করছি সেটি হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান তার মানে একশো এগারো গানাইয়ান খেডি ইকুয়ালস সমান প্রায় বাংলাদেশি টাকা হবে একশো একষট্টি টাকা আপনি যদি বিটকয়েনে নিতে চান তাহলে অবশ্যই বিটকয়েনের অ্যামাউন্ট হচ্ছে zero point zero zero one seven তার মানে আপনি টাকায়ও নিতে পারবেন এবং পাশাপাশি বিটকয়েনে নিতে পারবেন যেহেতু এখানে পেমেন্ট সিস্টেমটা তারা বিটকয়েনে রেখেছে তাহলে আপনি খুব সহজেই বিটকয়েনে এখানে এই অ্যামাউন্টটি উইড্রো করে নিতে পারবেন সো আপনার যদি কোনো বিটকয়েন অ্যাকাউন্ট না থাকে বিটকয়েন এর কোনো অপশন না থাকে তার মানে কয়েন বেসের অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি প্রথমেই কয়েন বেসের মধ্যে যাবেন তার মানে গুগলের মধ্যে গিয়ে কয়েন বেস লিখলে আপনি সাইন আপ করে নেবেন কয়েন বেসের মধ্যে এখানে কয়েন বেসে কেন অ্যাকাউন্ট করে নেবেন সেটি একটু পরে বলছি তার মানে হচ্ছে যে আপনি যে কোনো ধরনের বিটকয়েন অ্যামাউন্টটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েন বেসের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে কয়েন বেসের অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এই অপরচুনিটিগুলো পাচ্ছেন লিড কয়েন ইউজ করতে পারবেন বিটকয়েন ক্যাশ তারপর বিনাস তারপরে এই অপশনগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন উইথড্র করে নেওয়ার জন্য সো আশা করি বুঝতে পেরেছেন যে কয়েন বেসের মধ্যে যদি অ্যাকাউন্ট নেওয়া থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কয়েন বেস এর একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন জাস্ট গুগলে দিয়ে আরেকটি কথা বলে রাখা ভালো যে আপনি আজকে এই ওয়েবসাইটটি আপনি আপনার ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ইউজ করে আর্নিং জেনারেট করতে পারবেন সো বাকি অপশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অ্যাকাউন্টটি প্রোফাইলটি অবশ্যই সাজাতে হবে সো প্রোফাইল সাজানোর জন্য আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন এটি আমার user name user name show করছে ইউজার নেমে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে সো এইখানে দেখতে পাচ্ছেন ডিটেলস আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন একটু স্কলিং ডাউন করে চলে আসলে এখানে দেখতে পাবেন এডিট ইউর ওয়ালেট তার মানে আপনি যে পেমেন্টটি পেয়েছেন একশো এগারো গানানিয়ান কেডি সেটি এখানে আপনি কীভাবে নেবেন সেটি এটির মাধ্যমে করতে পারবেন এখানে যে পেমেন্ট উদ্যোগগুলো রয়েছে প্রথমত Bitcoin Litecoin Bitcoin Cash Ethereum Dogecoin Payeer Perfect Money এই উইড্রো মেথডগুলোর মাধ্যমে আপনি আপনার উইড্রোটা করে নিতে পারবেন সো আপনি যদি বিটকয়েন ইউজ করেন তাহলে অবশ্যই বিটকয়েনের অ্যাড্রেসটা এখানে দিতে হবে বিটকয়েনের অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি আপনি সরাসরি গুগলে যাওয়ার পরে কয়েন বেস লিখলে আপনি বিটকয়েনে কয়েন বেসের একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন তৈরি করার পরে আপনি জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটি স্যান্ড একটি রিসিপ্ট সো এখানে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি কপি করবেন কপি করার পরে সরাসরি আপনি চলে আসবেন আজকের অ্যাকাউন্টটিতে তার মানে সিটি মাইন ডট সিসি এর মধ্যে সো এখানে সেটি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে সেভ দিবেন হয়ে গেল তার মানে আপনি আপনার বিটকয়েনের যে অ্যাড্রেসটি ওয়ালেটটি সেই ওয়ালেটটি আপনি এখানে অ্যাড করে নিলেন এত এতে করে হবে কি আপনি এই যে সিটি মাইন ডট সিসি এর মাধ্যমে আপনি আপনার উইড্রোগুলো নিতে পারবেন দ্যাটস ইট এরপরে আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন এতটুকু করলে আপনার প্রোফাইলটা সাজানো হয়ে যাবে এবার দেখাচ্ছে কিভাবে আপনি উইড্রোটি নেবেন উইড্রো নেওয়ার জন্য প্রথমে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন উইড্রো উইড্রোর মধ্যে ক্লিক করবেন উইড্রোর মধ্যে ক্লিক করার পরে সরাসরি এই ইন্টারফেস উপস্থিত হবে এখানে দুটো অপশন রয়েছে প্রথমত হচ্ছে উইড্রো ইউএসডি আপনি যদি ইউএসডিতে নিতে চান আপনি আপনার পেমেন্টটা তাও নিতে পারবেন এবং ক্রিপ্টো উইড্রো তাও নিতে পারবেন সো আমি দুটো অপশন দেখাচ্ছি জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনুন উইড্রো ইউএসডি যদি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই থ্রি ইউএসডি আপনি আপনাকে এখান থেকে কনফার্ম করে নিতে হবে সো সেটি করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে আপনি এখানে সরাসরি প্রথমে অ্যাকাউন্ট করার পরে ওয়ান ওয়ান ওয়ান তার মানে ট্রিপল ওয়ান একশো এগারো কানাডিয়ান কেডি যেহেতু ফ্রি পাবেন পরবর্তীতে সেটি এখানে ডিপোজিট করে আরও বেশি আর্নিং জেনারেট করতে পারবেন সো এখানে আপনি যদি ইউএসডিতে নিতে চান এখানে যে পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে প্রথমত পেয়ার রয়েছে পারফেক্ট মানি রয়েছে আপনি যে কোনো একটি অপশন ইউজ করতে পারেন এখান থেকে উইড্রো নেওয়ার জন্য সো এখানে যদি আপনার মিনিমাম তিন ডলার হয়ে যায় সেটি তিন ডলার লিখবেন আপনি কিসে নিতে চাচ্ছেন সেটি অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনি আপনার নাম্বারটি ওয়ালেট নাম্বারটি দেবেন উইড্রো দিলে আপনার উইড্রোটি হয়ে যাবে এটি গেল ইউএসডি এর এবার আসছি ক্রিপ্টো এর মাধ্যমে কিভাবে উইড্রো নেবেন এখানে যদি আপনি ক্লিক করেন এই যে এই মেনুতে তাহলে আপনি অপশন সিলেক্ট করতে পারবেন বিটিসি সিলেক্ট করে নেবেন বিটিসি জামালা কম আপনি যেহেতু একশো এগারো কানাডিয়ান কেডি পেয়েছেন তাহলে কানাডিয়ান কেডিটে কেডিকে আপনি কীভাবে বিটকয়েনে কনভার্ট করবেন সো আমি দেখাচ্ছি যে আপনি যদি সরাসরি আবার চলে আসেন গুগলের মধ্যে একশো এগারো গানাইয়ান কেডি ইকুয়াল সমান কত বিটকয়েন এখানে দেখতে পাচ্ছেন প্রায় zero point zero zero one seven তার মানে এটি একশো এগারো গানানিয়ান কেডি সমান এত বিটকয়েন এটি আপনি পেয়ে যাবেন সো এটি যেহেতু আপনি এখানে ফ্রি পেয়ে যাচ্ছেন সুতরাং আপনি সেটি এখানে উইড্র দিতে পারবেন আমি দেখাচ্ছি এই যে এখানে মিনিমাম হতে হবে zero zero zero one five তার মানে এখানে মিনিমাম এত থাকতে হবে বিটকয়েন যদি আপনি উইড্র করতে চান সো যেহেতু আমি সাইন আপ বোনাস পেয়েছি সুতরাং একশো একশো এগারো গানাইয়ান কেডি সমান zero point zero zero one seven সেটি আপনাকে এখানে বসাতে হবে বসানোর পরে আপনি এখানে ওয়ালেট নাম্বারের মধ্যে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা আমি দেখিয়েছি এই যে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করার পরে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা লিখলে আপনার উইড্রো উইড্রোতে ক্লিক করার সাথে সাথে সেটি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে দ্যাটস ইট আর কিছুই নয় এবার চলে আসছি এখানে আরও কিছু অপশন রয়েছে আপনি যদি হিস্ট্রিতে ক্লিক করেন এখানে হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনি আপনার সব লেনদেনগুলো কিন্তু স্ট্যাটাস এখানে দেখতে পাবেন যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট সুতরাং এখানে এভাবে দেখাচ্ছে এরপরে আপনি যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করেন অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে কিছু অপশন রয়েছে যে অপশনগুলো আপনি কাজে লাগিয়ে আরও বেশি ইনকাম ইনক্রিজ করে নিতে পারেন সো এখানে দেখা যাচ্ছে for every deposit of referral one level আপনি যদি রেফারেল করে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই টেন পার্সেন্ট পর্যন্ত পাবেন এরপরে আপনি for a is registration on your referral link আপনার অধীনে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে অবশ্যই আপনি এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন ফাইভ গানাইয়ান কেডি এরপরে for every deposit of referral two level আপনি লেভেল ওয়ানে থাকলে টেন পার্সেন্ট পাবেন এবং লেভেল টুতে থাকলে ফাইভ পার্সেন্ট করে এখানে গানা ক্রেডিট পাবেন দ্যাটস ইট অ্যাফিলিয়েট প্রোগ্রামিং করার জন্য এটি একটি অপরচুনিটি এবং এটি হচ্ছে আমার রেফারাল লিঙ্ক আপনারও যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনি এখান থেকে এই ধরনের একটি রেফারাল লিঙ্কটা পেয়ে যাবেন রেফারাল লিঙ্কটা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অর্থাৎ যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনি এই রেফারেল লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে আপনি আপনার লেভেল ওয়ান থেকে লেভেল টুতে ইনক্রিজ করে নিতে পারেন এই হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবার উইড্রো তো দেখালাম এরপর ডিপোজিট একটু শেয়ার করছি ভিডিওটি যদিও বড় হচ্ছে আমি আপনাদেরকে ফুল ইনফরমেশনটা একটু টু জেড দেখাচ্ছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় এখানে যদি আপনি ডিপোজিটে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনাকে ডিপোজিট করে কিন্তু আপনি এখানে আর্নিং জেনার করতে পারবেন খুব সহজেই এবং এখানে অপশন রেখেছে your balance account is zero যেহেতু আমি কাজ করিনি জিরো দেখাচ্ছে আপনি এখানে মিনিমাম যেটি ডিপোজিট আপনাকে ওয়ান ইউএসডি কিন্তু এখানে ডিপোজিট করতে হবে ওয়ান ইউএসডি কোনো ব্যাপার না যেহেতু আপনি এখানে সাইন আপ বোনাস পাচ্ছেন সেই সাইন আপ বোনাসটা কাজে লাগিয়ে এখানে আপনি ডিপোজিট করে নিতে পারেন এরপর ক্রিপ্টো যদি ইউজ করতে চান তাহলে তাও পারবেন ক্রিপ্টো ক্রিপ্টোয়ের মাধ্যমে যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে বিটিসি লিড কয়েন তারপর ডগি কয়েন ইথারাম সব কিছু কিন্তু এখানে আপনি ইউজ করতে পারেন যেটি আপনি আপনার কয়েন বেস অ্যাকাউন্টের মধ্যে পাবেন সো এটিও আপনি ইউজ করতে পারবেন সো এখানে কিন্তু যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো ফিল আপ করার পরে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন সোজা বলা যায় যে আপনি এই ওয়েবসাইটটি যদি লেংদি প্রসেসে কাজ করতে চান আপনাকে আমি অনুরোধ জানাবো প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে সেটি লগ করবেন লগ করার পরে যে পেমেন্টটি পাবেন ফ্রিতে সেই ফ্রি অ্যামাউন্টটি আপনি এখানে ডিপোজিট করে করে আস্তে আস্তে ইনক্রিজ করতে পারবেন পাশাপাশি এফিলিয়েট প্রোগ্রামিং করে তার মানে রেফারেল করে করে আপনি আপনার ইনকামটা ইনক্রিজ করতে পারবেন ডে বাই ডে সোজা কথায় বলা যায় যে সিটিমাইন ডট সিসি একটি ট্রাস্টেড বিটকয়েন রিলেটেড ওয়েবসাইট যে ওয়েবসাইটটিকে আপনি কাজে লাগিয়ে আপনি আপনার পেমেন্টটা দ্রুত নিতে পারবেন সো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং আপনি যদি আমার চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করেন এখানে অ্যামেজিং কিছু ভিডিও পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনি খুঁজছিলেন যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না এখান থেকে যে ভিডিওগুলো আপনি দেখবেন সেই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন আমি এটি অন্তত বলতে পারি প্রায় ছশো পঞ্চাশ প্লাস ভিডিও এখানে দেওয়া রয়েছে সুতরাং আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জেনারেট করতে চান আপনি অবশ্যই ধৈর্য ধরে যদি ভিডিওগুলো দেখেন বেনিফিটেড হবেন বেশি বেশি লাইক দিন কমেন্ট করুন এবং আপনি আপনার বন্ধু মহলে শেয়ার করুন এই ওয়েব চ্যানেলটি সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে I'll catch you guys in my next video till then take care